দেড় বইটা সকালে হলে ভালো পিঠা খাবেন নাকি একটা পিঠা দেন তাহলে আইন আচ্ছা, Ah, nak mereka nak minta. Mau mereka? muda pergi ke Islam. Muda pergi